ভিডিও যে আপনাদের হাসানোর জন্য তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াস নেবেন না তো চলে শুরু করতে হ্যাঁ মা আমি আবার রেস করতে এসে গেছি মা এত কঠিন রেসে এত অঝরে বাইক নিয়ে ছিড়তে এসেছি এটা কি হচ্ছে রে শালা এ তো করোনা না হয় মরে যেতে হবে কেলো করেছে আমরা কেটিএম বুলেট নিয়ে যেতে পারছি না তুই এই জাদু দিয়ে অঝরো বাইক নিয়ে যেতে পারবি চল হাট শালা সঠিক বলেছেন ভাই সবার লাগে বিচি সবার চোখায় শুধু একটা বাংলার বোতল উঠাও আর এক ঢোকে মেরে দাও উইদাউট চিকেন লেগ পিস ধুম ধুম ধুম ধুম ধুম ধুম ধুম ধুম আ ধুম ধুম ধুম মা আমি আবার জিতে গেছি মা বয়সে তুমি বাংলা বাংলা খেয়ে হবে চামড়া